হে গাইস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের গেমের নাম হলো টুক্কা টুক্কি আমাদের গেমে যারা অংশগ্রহণ করবে তাদের নাম এখন সো আমাদের গেম যা যা খেলবে তাদের নাম এখন বলতেছি প্রথম প্লেয়ার নাম সিয়াম দ্বিতীয় সিয়াম তৃতীয় তৃতীয় পঞ্চম প্রথম তাকে থাকবে এই যে গোল চিহ্ন দেওয়া আছে সবাই দাঁড়াও সিয়ালে দাঁড়াও এই যে প্রথম যে গোল চিহ্ন দেওয়া আছে এই গোল চিহ্ন থেকে এখান থেকে আগে সেই যে এখানে দাগটা দেখতে পাচ্ছেন যে দাগ এই দাগের পরে বইসে এক চোখ বন্ধ করে এক চোখ বন্ধ করে বোতলের মুখা বোতলের মুখাটা টোকাতে ফেলাইতে হবে শুধু বোতলের মুখাই টোকা লাগতে হবে বোতলের মুখা বাদে অন্য কোথাও টোকা লাগলে কি হবে না সেটা ডিসকোয়ালিফাই যে এক চোখ বন্ধ করে এক টোকা বোতলের মুখে ফেলাইতে পারবে তার জন্য রইল দুই টাকা পুরস্কার সো আমাদের গেম খেলা একজন করে স্টার্ট করো গোল চিহ্নে আসো প্রথম প্রথম আসো কে শ্যাম শ্যাম আসো সিয়াম ডিসকোয়ালিফাই দ্বিতীয় জন ini parah nih. পরের জন আসো পরের জন আসো Good. Oh! Start. এবার আমাদের মাসে চলে আসছে কে এবার পঞ্চম জন আসো এবার আবার সরস এবার লাস্ট রাউন্ড এবার দেখা যাক কে পারে প্রথম রাউন্ডে একজন পারছে এবার দ্বিতীয় রাউন্ড দেখি Give a damn about it. আসো <laughs> দুই হাজার টাকার মামলা শ্যাম Ashu. Hey, it's me. তো আমাদের গেম খেলা প্রথম রাউন্ড শেষ এখন দ্বিতীয় রাউন্ড প্রথম রাউন্ডে আমাদের দুইবার লাগাইছে কে সিয়াম আর একবার আর একবার তুষার তাহলে এখন এই তুষার বলছি আমি এখন এই তিনজনের ভিতরে আর একটা রাউন্ড হবে ঠিক আছে এখন এই তিনজনের ভিতরে যে সবচাইতে বেশিবার লাগাইতে পারবে এই তিনজনের ভিতরে রাউন্ড হবে দুইটা এই দুই রাউন্ডে তিনজনের ভিতরে যে বেশি লাগাইতে পারবে তাকে দুই হাজার টাকা তুলে দেওয়া হবে ঠিক আছে প্রথমজন চলে আসো ও নো প্রথমজন ফেল এবার দ্বিতীয়জন জন ও এবার তৃতীয়জন যাক প্রথম রাউন্ড শেষ এবার দ্বিতীয় রাউন্ড আমি বলছি তিন রাউন্ডের ভিতরে দ্বিতীয় রাউন্ড চলে আসো প্রথম রাউন্ডে কেউ পারো নাই ও একবার পারছে প্রথম রাউন্ডে নি দ্বিতীয় রাউন্ডে একজন পাশে তাই তো এবার চলে আসো এই তৃতীয় রাউন্ড পারে নাই তৃতীয় রাউন্ডে কেউ পারেনি শ্যাম আসো শ্যাম একবার এবার আসো তৃতীয়জন আসো যাই হোক রাউন্ড এইটাই শ্যাম পারছে একবার আর এক শ্যাম পারছে একবার সো তৃতীয়জন বাদ এবার এই লাস্ট রাউন্ড এই এই লাস্ট রাউন্ডে যে পারবে তার জন্য দুই হাজার টাকা পুরস্কার উঠাই দিয়ে হবে হুম গো স্টার্ট যাই হোক তোমরা সবাই রাউন্ড খেলছো সবার জন্য ভাবছিলাম যাই হোক এখন আমার কিছু বলার নেই কেউ পারো এখন তোমরা দুই হাজার টাকা পাইছো তোমরা সবাই মিলে তোমরা ভাগ টাক করে নাও আর তো কিছু বলার নেই আমার যাক তোমরা তো একসাথে রয়েছো একসাথে খাওয়া দাওয়া করবো নেক্সট টাইম সো গাইস আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নেক্সট টাইম আরও ভালো করে আনতে পারি আর আমাদের পেজটা বেশি বেশি করে ফলো করে রাখবেন নেক্সট টাইম এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম